আসসালামু আলাইকুম ইউনিক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর প্রথম অধ্যায় অর্থাৎ ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ভ্যালুড ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক এই অধ্যায় সম্পর্কে আমরা যেসব বিষয় জানব তা হলো ভেক্টর মান ফাংশন কি তাহলে ভেক্টর ফাংশনের ডোমেন কি ভেক্টর ফাংশনের ডোমেন সংক্রান্ত সমস্যার সমাধান তারপর শিখব আমরা ভেক্টর ফাংশনের পরামিতিক সমীকরণ তারপরে পরামিতিক সমীকরণ থেকে ভেক্টর সমীকরণের প্রকাশ তারপর ছয় নম্বরে শিখব ভেক্টর ফাংশনের লেখের চাপ দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান তারপরে সাথে শিখব এখানে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ বা এখানে কি প্যারামিটারাইজেশন নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান তারপরে আট নম্বর শিখবো হলো স্পর্শ রেখার পরামিতিক সমীকরণ নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান তারপরে নয় এখানে শিখব কি একক স্পর্শক ভেক্টর ও একক অভিলম্ব ভেক্টর নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান তারপরে দশে শিখব কি এখানে ভেক্টর ফাংশনের সীমা কি তারপরে ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা কি এবং এগারোতে শিখব ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতা পরীক্ষা নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান এবং বারোতে আমরা শিখব কি ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন কিভাবে করতে হয় তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক